দিলেতে লেগেছে চোট খেয়েছি প্রেমে হোঁচট তোর মনের বারান্দাতে উঁকি ঝুঁকি দেব আজ হ্যাঁ, তোর দিনে রাতে তোর ভেতর ডুব মেরে আজ কাটবো সাঁতার বারংবার দিলকে ঝুঁকে দিলে ঢুকে মন মন দিয়ে ভাবছি তোকে দিন ভোর হয়ে বিভোর দিনে রাতে করছি কি সুখে দিলে ঢুকে জুড়ে আঞ্চান হলো শুরু তোর ইশারায় বেচারা মন তোর খুন ডাকে আমায় বুক জুড়ে আঞ্চান হলো শুরু তোর ইশারায় হয়ে গেছে রাজি আমি যে যাবো আর তো কিছু বুঝি না রানী তুই আমারই একটু আতর প্রেম